আসল প্রেমিক খুঁজলা না কাটারা ঘাতিলা বন্ধু ফুল তো কবু দিলা না অন্তরে তেহে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না মধুর বন্ধু আমার সাথে করলাই শুধু ছয় আমার সাথে করলাই শুধু রঙিন চোখে রঙিন চোখে সবাই ভালা আমি কেবল ভালা না অন্তরে আমি ভালোবাসা হাই হাই ভালোবাসা সব সপিলাম জাতি মানুষের মন বজাইলাম হায় রে সব জাতি মন বজাইলাম রে কলিজা পুরায়া গেল রে বন্ধু আমার রইল না ও শুকনা গানে নামে পানির ঢল কিশোর বন্ধু আমার সাথে করলাই শুধু ছ শুকনা নামে পানির আমার সাথে করলাই শুধু চা এখন দাগ লাগায়া